তুমি এলে তাই মদিনায় আলো হলো সারা ভুবন জোরে বলে তুমি এলে তাই মদিনায় আলো হলো সারা ভুবন শুধু তুমি ওগরে সুল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ সাল্লাল্লাহ وعلى آله উজাড় করে দিল তার তোমার আগমনের শিলায় মরুভূমিতে ফুল ফোটায় জুনি হয় না শুধু তুমি ওগরসুল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ সাল্লাল্লাহ وعلى آله قال والفرقان الحميد قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تخنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبات من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد أو كما قال عليه السلام حاضرني مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মমিন মুসলমান ভাই ও বাবাজিরা কেএলসি থানার এই পাইকান অন্তর্গত গ্রামে স্কুল মাঠে প্রাঙ্গনে একটি রহমতে সামিয়ানের নিচে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজিরা পর্দা নিশিনা পর্দালে অবস্থিতা আমার মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ দয়া করে মেহরবানি করে এই পাইকান গ্রামে একটি রহমতের সামিয়ানার নিচে আমাদের সকলকে একসঙ্গে বসার বসে দুটো কথা কথা বলবে এবং সোমবার মতো যে আল্লাহ তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকুরিয়া স্বরূপ একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ একটু চিল্লে হয় না বাবা সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না গলে আমার আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না জোরে বলুন সুবাহান আল্লাহ সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম প্রাণ খুলে পড়ি সাল্লাহ আলাইহিমাসাল্লাম আজকে জলসার নির্বাচিত মহাসম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায় হজরত কিরামগণ খাস করি আওলাদে মোসাদে জামান জানা পিসায় হুজুর কেবলা আমার পরেই তিনি আসবেন সারা রাতের প্রোগ্রাম আল্লাহ পাক এই আশা এবং বসাকে আমাদের সকলের জন্য কবুল করলেন বলুন সকলে আল্লাহ আমি কথা সে নয় পাইকানের জন যুবক ছেলেদের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম পাইকানবাসীদের অর্থ মেহনতের ভিতর দিয়ে একটি রহমতের সামিয়ানা আল্লাহ করার তৌফিক দিয়েছে করেছেন খুব ভালো কথা ওয়াজ নসিয়াত করুন আমি শাহনাজ আপনাদের বিরোধিতা করব না কিন্তু একটা জায়গায় কিন্তু মতের মিল খাবে না এসে যেটা দেখছি জলসা দেবেন আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য অথচ ঘরের মেয়েগুলো মহিলাগুলোকে রাস্তায় ছেড়ে দেবেন এটা মেনে নেওয়া যাবে না আমার কথাটা কি আপনাদের গায়ে লেগে গেল নাকি জলসায় মাহফিল হচ্ছে বিশ্বনবী দিবস হচ্ছে নবী দিবস এই নবী দিবসকে কেন্দ্র করে যদি ঘরের ছেলেদের মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় নবী দিবস হয়েছে বাবা নবী দিবস মানে তো চরিত্র তৈরি করা একথা ঠিক বলিস না ভুল বলিস ঘরের মেয়েরা মহিলা মা বোনরা সব হো হো করে ঘুরতেছে এই তো পাশেই জায়গা করেছেন তাদের জন্য এ জায়গায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আগামী দিন থেকে স্টেজ মাহফিল জলসা সব হবে কিন্তু স্টেপ নিতে হবে দায়িত্ব নিতে হবে ঘরের মহিলাদের কমিটির ছেলেরা দায়িত্ব নেবে না আমি একজন গার্জেন মুরব্বী আমার নৈতিক কর্তব্য দায়িত্ব আছে না নাই আপনি এখানে বসে সোবার আল্লাহ পড়বেন আপনার ঘরের মহিলাটা মেয়েটা রাস্তায় হো হো করবে এখানে সোবার আল্লাহ পড়লে সব আপনার নসিবে আসবে ও ভালো করে চিন্তা করেন আমার কথাবার্তা সব সোজা সবটা আমার অজনসিয়ার যারা শুনেছেন জানেন আমি ভয় ডয়ের করে কথাবার্তা বলিনি আপনাদের পছন্দ এবছর হয়েছে দাওয়াত দিয়েছেন আল্লাহ আমার সুযোগ দিয়েছে ভালো রকম ঝেড়ে রেখে যাব আগামী বছর দাওয়াত দেবেন এ আশা করে আমি জলসা করতে আসি না এ জলসা মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ঘরের জোয়ান ছেলেদের যুবতী মেয়েদের যেন বিরাট একটা মার্কেট চলছে দু শ্রেণীর ব্যক্তিরা উপকৃত হচ্ছে খুব ভালো করে বোঝেন একদম সমীক্ষার আলোচনা করছি দু শ্রেণীর ব্যক্তিরা আলো আপনার উপকৃত হচ্ছে এই জলসায় এক শ্রেণীর আমাদের মতো হুজুর নাম্বার টু জোয়ান যুবক ছেলে আর যুবতী মেয়েরা তাছাড়া কেউ না ঠিক বলছি তো নাকি তাহলে এই জায়গাটা কংক্রিট করুন শক্ত করুন রসুলের জামানায় হয়তো মাইক ছিল না লাইট ফাইট এত ব্যবস্থা ছিল না কিন্তু বিশ্বনবী এই মাহফিল করেছেন সাহাবাই কেরামদের নিয়ে এই মাহফিল থেকে তাদের চরিত্র আখলাক স্ট্যাটাস জীবন সংবিধান তৈরি হয়ে গেছে আখলাকে রসুল হয়ে গেছে জোরে বলুন সোহার চিল্লে বলেন আর আমরা বক্তারা এমন এমন অজনসিয়াত এখানে করছি সব মিথ্যে কথা এইটি পার্সেন্ট সব মিথ্যে কথা কোরআন হাদিসে নেই কথা ঠিক বলিস না ভুল বলিস তাসির হবে কি সে সত্যের উপরে না মিথ্যের উপরে সমাজে আজকে আমরা বিরাট বড় বড় বক্তা হয়ে হচ্ছি বাবু সমাজকে কিছু দেব এ চিন্তা চেতনা আমাদের ভিতরে নেই এই কথাবার্তা এইভাবে বলার কারণে আমার পিছনে আবার সব গলা এরকম গলার পিছনে এরকম করে গলা টেবার জন্য বসে রয়েছে বাম্বুলিয়ে ঘুরতেছে বলো আমার পিছনে অ্যাক্সিডেন্ট সবালে যে কেউ বলে না শাহনাজ কেন বলবে কথা তুইও বল দায়িত্ব আছে না নেই আজকে মাহফিল হচ্ছে এলাকায় প্রচুর পরিমাণে মাহফিল হচ্ছে কম হচ্ছে আমি এখান থেকে সেরে আবার কুল বেড়িয়াতে যাব আবার হাতিশাল কুল বেড়িয়া ওখানে জলসা আছে আমার আবার এখান থেকে করে ওখানে উঠবো সাড়ে বারোটায় আল্লাহ যদি চায় জলসা কম হচ্ছে এভরি নাইট কালকেই গতকালকেই মশিউর ভাইয়ের সঙ্গে ছিলাম আমাদের বাড়ার সাথে জলসা মাহফিল সাইলাফ হয়ে যাচ্ছে আমার মতো চুটকো মলি সাহেব বছরে দুশোটা জলসা করতে হয় কমপক্ষে খোদার কসম করে বলছি দুশোটা জলসা করতে হয় কমপক্ষে তাহলে আমার মতো মলি সাহেবকে যদি দুশো জলসা করতে হয় বড় বড় আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছে তাদের অবস্থা কি হচ্ছে এত জলসা জুলুস হচ্ছে এত মাহফিলে প্রোগ্রাম চলছে ইসলামের দাওয়াত ইসলামের বিধান সংবিধান মানুষের সামনে তুলে ধরা হচ্ছে ও সোনার মানিকেরা পাইকারের জোয়ান যুবক ছেলেরা যুবতী মা বোনেরা আমাদের ঘরের ছেলেদের চরিত্র গঠন হয়ে যাওয়ার কথা তো ঠিক না ভুল আল্লাহ নবীর সময় এত মাহফিল ছিল বাবা সব তো কাফে সব তো বেইমান নবী আমার একা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ নবীর দাওয়াতে আল্লাহ নবীর জলসায় আল্লাহ রসুলের কলেমার দাওয়াত ওমরের আবু বাকারের কলিগা ছিদ্র হয়ে গিয়ে কলেমা পাক নবী পাক কোরআন পাক আল্লাহ পাক জান্নাতি হতে গেলে হতে হবে জোরে বলে পাক এইখানটাই গন্ডগোল খুব ভালো করে বোঝেন আমি আপনাদের শত্রু নই আপনাদের এসেছি ভালোবেসে কিছু কথা বলে যাব মাতার ভিতরে রাখেন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি মক্কার জমিনে আল্লাহ নবী কলেমা দা দিয়েছিলেন দাদা ও সোনার মানিকে মানিকেরা আল্লাহ নবী কলেমার দা দেওয়ার কারণে আমার নবীকে গালি শুনতে হয়েছিল আমার নবীকে আঘাত সহ্য করতে হয়েছিল ও জোয়ানেরা যুবকেরা আমার নবীকে সমাচ্যুত হতে হয়েছিল নবী আমার গালি খেলেন অপমানিত হলেন মার খেলেন সমাচ্যুত হলেন তাতে ওদের কলিজা পূর্ণ হলো না আল্লাহ নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিলেন দয়ার নবী আমার মক্কা থেকে পলায়ন করে রাতে অন্ধকারে হজরতে আবু বাকা সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী মদিনায় পাড়িয়ে দিলেন বাবা নবী জন্মভূমির মায়া থেকে আর নিজেকে ছাড়াতে পারেন না কিছু দূর যাওয়ার পরে গাড়ে সুর বনে কি পর্বতের কাছে গুহার কাছে অবস্থান করলেন আল্লাহ নবী চোখে পানি মক্কার দিকে একবার তাকায় আবার মনে মনে চিন্তা করে এ মক্কার মানুষেরা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের কাছে টাকা চাইলাম না তোদের কাছ থেকে চাইলাম না তোদের কাছ থেকে সম্মান চাইলাম না আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে জানিয়ে দেওয়ার জন্য তোরা আমাকে ভিটে ছাড়া করে দিলি ওরা রব্বি আল্লাহ আমি নবী আমাকে সবর দিন সবর দিন তার নবী আমার সিদ্দিক আকবর আবু সিদ্দিক আমার নবীকে দিয়ে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাঁদবেন না কাঁদবেন না আমি আবু দিয়ে বলি নিশ্চিত আল্লাহ পাক এইটা এই পরীক্ষার ভিতর দিয়ে একদিন আল্লাহ সত্যকে আবার জমিনে রাখবে জোরে বলে আমি সারা হক কথা বলবো সকলে আমার চেপে ধরবে সেই ভয়ে বলবো না ইমান আছে আমার বলে আমি শাহনাজ হক কথা আজকে জলসায় বলে যাব আমার দাওয়াত দেবে না সেই ভয়ে আমি হক কথাগুলো বলবো না আমার ইমান আছে আল্লাহ নবী তীর দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমা জানিয়ে দিলেন ওয়ামা সাবিরা আমি রসুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি নবী জানিয়ে দিলাম আমাকে যারা মোহাব্বত করবে আমাকে প্যার করবে আমি রসুল্লাহ আমার ইত্তেবা করবে ওদের উপরে এইরকম জুলুম এইরকম অত্যাচার এইরকম নিপীড়ন সৃষ্টি করা হবে ও আমার আবু বাকার ও আমার অব শুনে রেখে দাও জেনে জেনে রেখে দাও ওই সময় আমার একটি উম্মাগান ফেতনার ভিতর দিয়ে ঝগড়া ঝামেলার ভিতর দিয়ে অত্যাচার সহ্য করে যদি ইমানটাকে ঠিক রেখে আমি রসুল্লাহ আমাকে মহাব্বাত করে যদি একটি সুন্নাতের উপরে দাবিদারি করতে থাকে আমি রসুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম কায়ামতের দিন আমার আবু বাকার ওমরে থেকে দরজার মানুষ হয়ে যাবে তাহলে ইমান ঠিক রাখতে গেলে জমিনের উপরে আপনাকে অত্যাচার সহ্য করতে হবে না হবে না আপনি যদি মনে মনে করেন না টুপি দাড়ি আর বড় জুব্বাটাই আমার ইমান তাহলে মার খেতে আপনার ফ্রি টক টাইম জিও সিমে যেমন সব ফ্রি কবরে এরকম ফ্রি মার খাবেন আপনার টুপি আপনার দাড়ি আপনার নামাজ আপনার দিয়া আপনার কংক্রিট ইমানের জায়গা যখন মোকাম্মাল হয়ে যাবে টুপি দাঁড়িয়ে আপনার জীবনে তখনই কামিয়াবি রাস্তা যখন আপনার ইমানের জায়গা সঠিক জায়গা থাকবে ভাই সাহেব গোটা সমাজে আলাদা চিত্র দেখতে পাচ্ছি এ হক কথা যারা বলবে হক জায়গায় যারা থাকবে তাদের উপরে সব থেকে প্রেশার কিট করা হচ্ছে এখন কথা ঠিক না ভুল তাদের বিরুদ্ধে গর্জে উঠছে রসুল্লাহর জন্য সমাজে আমরা বক্তব্য দিচ্ছি না রসুল্লাহর জন্য আজকে জলসা জুলুস করছি না জন্য আজকে আমাদের চিন্তা চেতনা নেই এই দাড়ি এই টুপি এই বড় জুব্বা লোগো লোগো আমি শাহনাজ আমাকে হুজুর হুজুর মতো লাগছে কিনা দেখ এতে নাজাদ পাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রসুল্লাহ বলেছেন নাজাদ নেই বরঞ্চ এমন মানুষ তৈরি হন দামি হয়তো টুপি ব্যবহার করতে পারেননি দামি হয়তো ড্রেস ব্যবহার করতে পারেননি ইমানটা ঠিক রেখে নামাজটা ঠিক রেখে নিজের জীবনের আকিদাটা ঠিক রেখে চলুন চলতে চলতে যদি মৌত হয়ে যায় সত্যের উপরে হকের উপরে যদি মৌতটা হয়ে যায় আল্লাহ রসুলের দিদার তোমার নসিব হয়ে যাবে জোরে বলুন সোহার জোরে বলেন সোহার এমন এমন বক্তব্য আজকে সমাজে আমরা দিচ্ছি ইমান থাকবে না তাতেও সোবান আল্লাহ চলছে হারামের উপরে মিথ্যার উপরে কেউ যদি সোবান আল্লাহ বলে তার ইমান থাকবে বাবা জোরে বলেন যেমন একজন ব্যক্তি ফোনে সাদি খাচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ইমান আছে এই গাইলে গেল সব বলা আশ করেছে পনের সাদী বুঝতে পারেননি বিয়ে বাড়ি সাদী হলে পন নিয়ে এক লাখ টাকায় গরু বিক্রি করেছে দুপিয়ে গরু আপনার এদিকে গরুর দাম আছে তো দুপিয়ে গরুর কথা বলছি চার পেয়ে না বলো আছে বিশাল দাম এক লাখ ক্যাশ এক সপ্তাহ আগে দিতে হবে এটা কুত্তা মডেলের গাড়ি দিতে হবে কুত্তা মডেল এদিকে টানলে ওদিকে ছুটবে কথা বুঝতে পারেননি নাম্বার থ্রি চার ভরি সোনা দিতে হবে বলেন বলেন এসব হচ্ছে না হয় না ওই সাদি খেতে যাচ্ছে কি হ্যাঁ সবর দাঁড়িয়ে বিসমিল্লাহ আহ বিরিয়ানি যা হয়েছে না কলিকে ঠান্ডা হয়ে গেছে একদম হ্যাঁ হ্যাঁ কলিকে ঠান্ডা কর দুনিয়ায় কবরে তারপর ঢোক তোর ঠান্ডা কেন আগুন কর ছাড়বে কিন্তু কিছু ও যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আমি রসুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমাদের মূল্যবান সম্পদ হলো ইমান তোমাদের ইমানটা আগে জানটা আগে নয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ইমানটা যদি হেফাজতে রাখো হেফাজতে থাকে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জিন্দগিতে অত্যাস সহ্য করবে ইমানটাকে বাঁচিয়ে রেখে দুনিয়ার জমিনে সত্যের উপরে যত খুন দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ তোমার ইমানি তাকতের উপরে তোমার লাইফের তোমার জীবনের কামিয়াবি হাসিল করিয়ে দেবে ইমান এমনই একটা বস্তু এমনই একটা জায়গা যে জায়গায় সুচ ঢোকানোর কোন লাইন নেই যদি ঢোকে তাহলে জানবেন সব বরবাদ বিশ্বনবী জানিয়ে দিলেন সাহাবিরা আমি রসুল্লাহ মক্কা পরিত্যাগ করলাম আমার অনুসারীরা হতে পারে এমন অত্যাচার তাদের উপরে হতে পারে নইলে আমি রসুল্লাহ আমার মহাব্বাত করেছে তার প্রমাণ কি আমি শাহনাথ যদি চিন্তা করি আজকে আমি এখানে পায়খানে যে জলসা করব একদম হক কিছু কথাবার্তা বলে দেব তার জন্য সবাই আমার গিবত গিল্লাত করবে আমার বিরুদ্ধে সোচ্চার হবে এক শ্রেণীর বক্তা আমার পিছনে আন্দোলন চালিয়ে যাবে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর সেই ভয়ে আমি হক কথাগুলো বলতে পারবো না কায়ামতের দিন নবীর সামনে কি আমার দাঁড়ানো সম্ভব হবে আজকে ভাইরা এত কষ্ট করে পরিশ্রম কি সুন্দর সাজিয়েছে আমার সোনার মানিকেরা সামনের পজিশনটা ঠিকই আছে মাঝখানটা একটু খালি আছে ভাইরা বস বসার জায়গা পাচ্ছে না সোনার মানিকরা একটু সামনের দিকে সরে আসেন একটু এগিয়ে আসেন আল্লাহ রাস্তায় আমার জন্য নয় বাপ কারণ রসুল্লাহ বলেছেন মজলিসের মাঝখানে যদি খালি থাকে শয়তানের অসহসা পড়বে কথা বুঝতে পারেননি আমার জন্য আমি বলিনি বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করে এগিয়ে আসেন দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ وعلى آله কি হলো আবার সেই স্পিরিটটা কমে গেল কেন আপনাদের একদম স্পিরিট এক সমান থাকবে সব সময় চিৎকার করে আওয়াজ দিয়ে পড়ে না আল্লাহ সাল্লে আলা وعلى آله পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে জোরে বলে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধারও যেমন করে চায় আলোকে আধারও যেমন করে চায় আলোকে জোরে জোরে গধুলির আলো আধা বিকেল বেলায় কাটে না কাটে না কাটে না কাটে না বন রঙের মেলায় আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে তেমনি করে প্রভু চাই তোমাকে জোরে বলে তেমনি করে প্রভু চাই তোমাকে পাহাড় যেমন করে ঝর্ণা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় এমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে লাইল কচি শিশু যেমন মায়ের চল আঁকড়ে ধরে রাখে করে না কবুল কচি শিশু যেমন মায়ের চল আঁকড়ে ধরে রাখে করে না কবুল জীবনের সবখানে চাই তোমাকে জীবনের সবখানে চাই তোমাকে আধারও যেমন করে চায় আলোকে একটু জোরে বলেন না আধারও যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝরনা বাহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধারও যেমন করে চায় আলোকে আধারও যেমন করে চায় আলোকে লাইলা ইল্লাল্লাহ জোরে জোরে লাইলা পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে গাছের পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে জীবনের সবখানে রাখব তোমায় জীবনের সবখানে রাখব তোমায় আধারও যেমন করে রাখে আলোকে জুড়ি বলে আধার যেমন করে রাখে আলোকে পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ ও সামানিকেরা জনের যুবকে আল্লাহ নবী দিন দুনিয়া জবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জানিয়ে দেগি ওয়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে আমার উম্মতদের উপরে আমার খাঁটি ইমানদার উম্মাদ উম্মাতিদের উপরে অত্যাচার করা হবে ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ দিন একদিন গরিবী হয়ে যাবে মুসলমান ধনী হয়ে যাবে ও পায়খানের জোয়ানেরা ও পায়খানার সোনার মানিকেরা সিনামা ও বোনেরা আল্লাহ নবীর আজ হাদিসটি বাস্তবায়িত হচ্ছে বাবা পৃথিবীর জমিনে ইসলাম গরিব হয়ে গেল মুসলমান ধনী হয়ে গেল ঠিক বলছি না কথাগুলো ঢুকছে মাথায় ইসলাম গরিব হয়ে গেল ইসলামটা কি একটা সংবিধান তো একটা ঘর সেই ঘরটা আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে একটা একটা উদাহরণ যদি দিই মাথা খারাপ প্রথম মলি সাহেব থেকে শুরু হোক তাই তো নাকি বড় বড় বাতেলা দিয়ে ঘুরতেছে আমাদের থেকেই শুরু হোক প্রথম ও জনেরা যুবকেরা এক নম্বর উদাহরণ বাবা ইসলামটা আমার আল্লাহ তালা মিথ্যা দিয়ে প্রচার করতে নিষেধ করে দিয়েছে বাবা মিথ্যা দিয়ে ইসলাম প্রচার করা যায় না কারণ ইসলামই এমনই একটা ধর্ম আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে ইসলাম আমার হাবিব আমি আল্লাহ নিজে জানিয়ে দিলাম পৃথিবীতে যত ধর্ম আছে যত রিলিজিয়ান রয়েছে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে আমি আপনার ইসলামকে কবুল করে নিলাম চিল্লে বলুন হ্যাঁ আরেকটু আওয়াজ দেন তাহলে ইসলামের ভিতরে মিথ্যা চলে না ও জোয়ানেরা যুবকেরা ও সোনার মানিকেরা আমরা বক্তা আমরা সব আলে হয়ে ঘুরছি বাবা ওয়াজির হয়ে ঘুরছি প্রথমে একটা মিথ্যা কথা সচরাচর আমরা ওয়াজ নসিয়াতের মাধ্যমে বলে বেড়াই বাবা বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফার উপরে মিথ্যা আরোপিত করা হয় একবার খো চিন্তা করলাম বাবা ওই গোনাটা আমার জন্য যতটা খারাপ আমার সামনে যত আল্লাহর বান্দা বান্দিরা আমার ওয়াজ নসিয়া শোনার জন্য বসে আছে ওরা যদি আমার মিথ্যার উপরে যদি চালায় গোটা মজলিসের মুসলমানদের হয়ে যাবে একটি উদাহরণ দিচ্ছি বাবা সচরাচর আমরা ওয়াজ শুনি আমরা ওয়াজ করি কি বিশ্বের ইমাম এক এক খতম কোরআন শরীফ দুই রাকাত নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করেছে বাবা এক খতম কোরআন শরীফ দুই রাকাত নামাজে তিনি খতম করেছেন ও সোনার মানিকেরার এটা কতটা শরিয়াত সম্মত জায়েজ এটা কতটা শরিয়াত সম্মত হালাল এটা কতটা শরিয়াত সম্মত সত্য একবার কি যাচাই করা দরকার নাই আমরা একটা ওয়াজ নসিহাত শুনি আমরা করি অনেকেই আমি করি না অনেক সময় আমরা ওয়াইজিনরা রয়েছে করে যে বিশ্বের ইমাম দুরাঘাত নামাজ পড়েছে এক খতম করণ শরীফ এক পায়ের উপরে দাঁড়িয়ে পনপাড়া পড়ে রুকু সেজদা করে আবার এক রাকাতে দাঁড়িয়ে দুই রাকাতের সময় আবার উল্টো পাটা মানে যদি প্রথম ডাকাতটা ডান পায়ে করে দ্বিতীয় রাকাতটা বাম পা তুলে আবার এক রাকাত পড়েছে এরা মজনুচিয়া শুনেছেন না শোনেননি সোবান আল্লাহ মেরেছেন না মারেননি আজকে ধুনে দিয়ে যাচ্ছি ভালো করে খুঁটে খুঁটে বুঝেলেন বিশ্বনবী এমনি বলিনি এর আগে জাহান্নামি হবে এমনি বলিনি কারণ আছে তো নাকি আলেমরা আগে জাহান নামে যাবে ওয়াইজিনরা আগে জাহান নামে যাবে তার কারণ থাকবে তো বিশ্বের ইমাম একজন ওয়াইজিন ছিলেন বড় পীর হুজুর একজন আপনার ওয়াইজিন ছিলেন মুসাদ্দেদে জামান দাদা হুজুর তিনিও ওয়াইজিন ছিলেন আর আমার মতো নদো সাহেবও একজন ওয়াইজিন পার্থক্য নেই দুই রেখাত নামাজে এক খতম কোরআন শরীফ একটা ঠ্যাং তুলে কোন হাদিস পাকে আছে এক পা তুলে তোমার দু পা সুস্থ থাকার অবস্থায় একটা পা তুলে নামাজ পড়া যায় হাদিস আছে দেখাতে পারবে চ্যালেঞ্জ রইল কেউ যদি প্রমাণ দিতে পারে একটা হাদিসের সনদ সহ যদি আমার সামনে পেশ করতে পারে তাকে আমি পুরস্কৃত হিসাবে আমার নিজের গাড়িটা তাকে দেব এরা মত হয়েছে না হয়নি সোবান আল্লাহ হয়েছে না হয়নি ইমান আছে তাহলে আমি শাহনাজ এমন বক্তা এমন আওয়াজ করেছি ইমান মজবুত করা তো দূরের কথা ইমান কেড়েলে পালাচ্ছি আবার আমার দাম বেশি সমাজের চাহিদাটাকে একটু ভালো করে পালিশ করে শোনাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ছেলেরা বাচ্চা বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফার রহমাতুল্লাহ দুই নামাজে এক খতম কোরআন শরীফ করেছে এটা কতটা যুক্তিসঙ্গত সত্য কথা একটা ভেরিফিকেশন করার দরকার আছে বাবা ও ভালো তার তিলের সঙ্গে যদি মাখরাজের সঙ্গে কোরআন পড়া যায় এক টানা এক এক পারা কোরআন শরীফ পড়তে কমপক্ষে তাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট সময় লাগে নাকি যদি তারতিলের সঙ্গে মাখারাজ একফা এজাহার তাসদিদ মাত এর উপরে টেনে যদি কোরআন শরীফ সঠিকভাবে মূল্যায়ন করে পড়া হয় তাহলে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কমপক্ষে এক পারা শেষ করতে কতটা বাস্তবের উপরে আমরা ওয়াজ করছি চিন্তা করে ধরে নিলাম বাদ দিয়ে ওটা চল্লিশ মিনিট লাগে বিশ্বের ইমাম দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়েছে ওয়াজ করছি দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ তাহলে পনেরো পারা এক রাকাতে তিনি যদি অতিরিক্ত জলি পড়েন আল্লাহর অলি যারা হয় কোরআন শরীফ খেলে খেলা করে না নাম্বার ওয়ান কোরআন শরীফ উল্টো পাল্টা তারা তেলাওয়াত করে না আল্লাহর মাহবুব বান্দা যারা হয় কোরআন তেলাওয়াত করার সময় তাদের মহাব্বাত নামাজ পড়ার সময় তাদের মহাব্বাত খাবার সময় তাদের মহাব্বাত সব রসুল উল্লাহ সঙ্গে চেন সিস্টেম একবার জোরে বলে আর কি জোরে বলেন খুব ভালো করে বুঝলেন এইবারে কি হলো ধরে নিলাম বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ নৌমান বিন সাবেদ হুজুর অতি জলি কোরআন শরীফ পড়তেন তার তিলের সঙ্গেও চল্লিশ মিনিট ধরে নিলাম চল্লিশ মিনিট নাই ওটা ধরে নিলেন আপনি আধ ঘন্টা আধা ঘন্টা তাহলে আধা ঘন্টা তাহলে তিরিশ মিনিট আর পনেরো পারা পনেরো পারা পড়তে এক পারা সমান যদি তিরিশ মিনিট লাগে পনেরো পারা সমান তাহলে কত মিনিট জোরে বলে জোরে সাড়ে সাত ঘন্টা তিরিশ পারা কোরআন শরীফ পড়তে সাড়ে সাত ঘন্টা তাহলে তিরিশ পাড়া কোরআন শরীফ দুই রাকাত নামাজে হুজুর বলিছি চিল্লে মেরেছেন সোমান আল্লাহ সাড়ে সাত ঘন্টা নামাজ পড়েছে দুই রাকাত খুব ভালো করে ঢোকান ওসব কাজাবিপনা ছাড়েন মানুষের ইমান নিয়ে খেলা করা ছেড়ে দেন আর আপনাদেরও বলছি ইমান মজবুত করেন আগামী দিন কিন্তু আমাদের মতো হুজুর ইমান খাবার রাক্ষস বেরিয়েছে সাবধানে যান যে কি গো বাবা কি হলো সাড়ে সাত ঘন্টা নামাজ দুই রাখাতে খুব ভালো করে বোঝেন সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা ধরেন ওটা আধ ঘন্টা কেটে দেন সাত ঘন্টা তাহলে বিশ্বের ইমাম এশান নামাজ পড়েছে না পড়েনি এশান নামাজ পড়েছে এশান নামাজটা যদি শেষ হয় সাড়ে আটটায় সাড়ে আটটায় যদি এশান নামাজ দূরে শেষ হয় নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে সাড়ে তিনটে বাজে দুই রাকাত নামাজে সাড়ে তিনটে বাজলো সাড়ে তিনটে তাহলে হুজুর তাহাজ্যতের নামাজ পড়েছে কখন হুজুরের লাইফে হুজুরের সানি উমরির ভিতরে বলা আছে তানার লাইফে যতদিন তিনি ইমামের পোস্ট গ্রহণ করেছেন একজন মহাক্ষে কালেম হয়ে গেছেন তানার জীবনে কোনোদিন এই তাহাজ্যতের নামাজ ইচ্ছাকৃতভাবে কোনোদিন খাজা করিনি একবার জোরে বলেন একটু জোরে হয় না তাহলে দুই রাকাত নামাজ যিনি সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা টাইম নিলেন সাড়ে তিনটে বেজে গেল তাহলে ওই ব্যক্তিটার নামাজটার পরে তিনি তো তাহাজ পড়েছে তো ফজরটা পড়লো কখন তাহলে কতটা মিথ্যে কথা বুঝতে পেরেছেন তো ওরা শোনা বলা সহজ বলে ভাবাটা অতি সহজ আর বলার আগে ভাবাটা অত্যন্ত কঠিন ওই জন্য বলেছে শরিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করা হয়ে গেলে যেন ভেবো না আজকে যদি মিথ্যার উপরে আমি শাহনাজ আপনাদের সোবানুল্লাহ বলাই তাহলে সবার ইমান চলে গেল জানতে পারলেন না মনে করলেন সব লেখা হচ্ছে কিন্তু সবের দরজা বন্ধ হয়ে যায় যদি বান্দার ইমাম চলে যায় এই আক্কেল গুরু আমার ভিতরে কিচ্ছু নেই আমি বিশাল বড় বক্তা সমাজে ওয়াজ নসিয়াত করছি আমার ওয়াজ শুনে নাকি মানুষ হেদায়তের রাস্তা পাবে এই কথা ঠিক বলিস না ভুল বলিস ও যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার নবী জনাবে সাল্লাল্লাহু আলাইহি পাঁচ জবানে ওয়া সাবিরা ওয়া সাবারা আমি রাসূলুল্লাহ জানি দিলাম আল্লাহর মাহবুব বান্দা যারা রাখন ওই মানুষটা যদি ভালো হয় ওই মানুষটা যদি আল্লাহ হয় আমার আল্লাহ দিনের খেদমত ইসলামের খেদমতটা আমার আল্লাহ শুধু তাকে দিয়ে করেন না আমার আল্লাহ তার ব্যবহারের জিনিস দ্বারা সমাজের উপকার করিয়েলেন জোরে বলুন সোহার আরো জোরে বলুন সোহার ও জনেরা যুবকেরা কান খুলে শুনে কে বাবা আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আমার নবী বলেছিলেন ও বাবা আবু বকর আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী তোমাকে জানিয়ে দিলাম বাবা আবু বকর ওরে আমার আবু বকর রে এই মক্কার জমিনটা আমার জন্য অসহ্য জায়গা তৈরি হয়ে গিয়েছে চলো বাবা আবু বকর এই মক্কার জন্মভূমির মায়া পরিত্যাগ করতে হবে যদি ত্যাগ তিতিক্ষা আমি রসুল্লাহ আমার ভিতরে যদি নামতে পারি কায়ামতির দিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না ও আমার আবু বাকার চলো জন্মভূমির মায়া পরিত্যাগ করে সংসার ছেলে বুলা সব পরিত্যাগ করে চলে যায় আমার আল্লাহর সত্যবাদীকে দুনিয়ার জমিনে প্রচার করতে হবে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে গেলেন বাবা অষ্টম হিজরিতে আল্লাহ নবী যখন আল্লাহ নবী মদিনা জমিন থেকে মক্কায় আগমন করছেন যে সময় নবী আমার হিজরত করেছিলেন বাবা নবীর সঙ্গী দুজন ছিলেন বাবা আল্লাহ নবী যদি ফকা ফতে মক্কা করলেন বাবা একটা দুটো নয় আল্লাহ নবীর সঙ্গী দশ হাজারেরও বেশি সাহাবি মক্কায় চলে এলেন দিলেন জোরে বলুন সুবাহার আল্লাহ আরো জোরে বলুন সুবাহার আল্লাহ ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হককে প্রচার করতে প্রথমেই বাধা আসবে হককে সামনে তুলে ধরতে প্রথমেই কষ্ট আসবে কিন্তু আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি যেমন পাহাড়ের মতো অটল ছিলাম ইমানের উপরে কংক্রিট ছিলাম ও আমার সত্য কথা বলা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের শিক্ষা দিয়ে দিলাম হকের জন্য যদি তোমার জাল চলে যায় ইজ্জত চলে যায় সম্মান চলে যায় আল্লাহ তালার জমিন থেকে যদি উঠেও যেতে হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সত্যের জন্য লড়ো বাবা আমার সাবিরাম আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হকের সঙ্গে হকের জন্য যদি বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে হয় জেহাদ করতে করতে যদি মউত হয়ে যায় মউতের সঙ্গে সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার দিদারি এলাগি নসিব হয়ে যাবে হকের জন্য লড়তে হবে সত্যের জন্য লড়তে হবে বিবি অন্যায় করেছে বিবি সত্যর পথ থেকে মিথ্যার পথ রাহাজানির পথ টেলিভিশন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ঘরের মেয়েটা সরিয়া বিরোধী হয়ে গেছে ওর বিরুদ্ধে আন্দোলন প্রথম করতে হবে আমার তবেই আপনি মুসলমান আপনার বিবি টিভি খরো হবে আপনার ঘরের মেয়েটা রঙ্গিলা হয়ে ঘুরবে আর আপনি আল্লাহ আল্লাহ করবেন মা ফিরে আপনার জন্য রড গরম করে লাল করে রেডি করা আছে তোমার নামাজ তোমার হজ তোমার জাকাত তোমার ফেতরা তোমার মসজিদ তৈরি করা তোমার বিরাট মাদ্রাসা তৈরি করা তোমাকে ওই রড ঠান্ডা করতে পারবে না আজকে ঘরের বিবিগুলোকে টাইট দিতে গিয়ে আমি শাহনাজ যদি আমাকে অপমান হতে হয় ঘরের বিবিদেরকে ছেলেদেরকে যদি সত্য রাস্তায় আনতে গিয়ে তাদের কাছে যদি আমাকে খারাপ হতে হয় আমার জন্য অসুবিধা আছে বাবা রসুল্লাহ তো চিন্তা করিনি চাচা আবুল আহাব আবু জাহেলের কথা তো চিন্তা রসুল্লাহ করলেন না করেছিল নিজের জন্মভূমির মায়াটা চিন্তা করেছিল তা তুমি তো নবীর উম্মত দাবি করছো হুজুর সেজে ঘুরতেছি তা আমার ঘরের দিদিটা আমার ঘরের মেয়েটা শরিয়ার বিরুদ্ধে কাজ করবে তার বিরুদ্ধে আমার স্টেপ নিতে পারবো না কোন সে হুজুর বাইরে শুধু নামাজ পড়া আল্লাহ নয় নামাজ পড়ার নাম শুধু আল্লাহ নয় নামাজ পড়াটা যেমন একটা ইবাদাত আপনার জীবনে অন্যায়কে প্রতিহত করাটার নাম একটা ইবাদাত একবার জোরে বলেন সোহার আল্লাহ ও সোনামানিকেরা ছোটবেলা আল্লাহ আমাকে পুরুপুরা শরীফের এনে আল্লাহ পাক আল্লাহ তালার অশেষ রহমতে আমি মানুষ হয়েছি বাবা আব্বাসান মেসলা পীর কেবলার কোলে বসে আমি মানুষ হয়েছি ধরতে গেলে বাবা মসজিদের হয়েছি প্রায় সাড়ে চার বছর আল্লাহ দরবারে শকর জানায় এমন একটি মসজিদে আল্লাহ পাক মজ্জেন বানিয়েছিলেন আমি আজান দিয়ে দিয়ে মানুষগুলোকে আহ্বান করেছিলাম ও সোনার মানিকে না এটা ফকরিয়াত গর্বের অহংকারের জায়গা জায়গা আমি যখন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে বসে থাকতাম হুজুরের মুখ থেকে শুনতাম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার জন্য যখন কোনো খাবার কোনো মুড়ির যদি ফল পাকোড়া আনতেন হুজুর আগে প্রথম জিজ্ঞাসা করতেন বাবা তোমার বাপ মায়ের জন্য কি কোনোদিন খাইয়েছ একবার জোরে বলুন চিল্লে মারুন কি বলি ছিলেন আমার সামনে একজন পেটি করে হুজুর একটু বেশি আপেল আর ওই ল্যাসপাতি খেতেন না আপনার বেদানা খেতেন ওই ডালি এনেছে হুজুরের সামনে পেশ করা আছে জিজ্ঞাসা করলেন কি গো বাবা কি এনেছে হাজি সাহেব বললেন সে জামশেদ সাহেব জামশেদ চাচা যান বললেন আবাজি এনেছে এই মুড়ি এনেছে আপনার জন্য আপেল আর ওই বেদানা এনেছে ওনাকে পাঠাও ভিতরে পাঠাও ভিতরে কি গো বাবা তোমার মা বাপকে খাইয়েছ তো আপেল আর বেদানা আমার জন্য এনেছো তোমার বাপ মাকে খাইয়েছ তো হজুর খাও যাও এই পেটিটা ঘরে এলে চল যাও ঘরে গিয়ে বাপ মাকে খাইয়ে তাই আমি মেজে হুজুর আমার জন্য এনো নইলে আমি তোমার বাপ মাকে না খাওয়া না খাওয়ানোর তাকিদ দিয়ে আমি যদি খাই এটা জাহান নামের আগুন ছাড়া অন্য কিছু খাওয়া হবে না একবার জোরে বলুন না জোরে বলেন কি আদর্শ দিয়ে গেছে গো শুধু সিলসিলা সিলসিলা ষাঁড়ের মতো চেল্লাচ্ছি কিচ্ছু নেই সিলসিলার ভিতরে রসুল্লাহর আদর্শ কিচ্ছু নেই নবীর উম্মত নবীর উম্মত ষাঁড়ের মতো চেল্লাচ্ছি লজ্জা করে না ঘরের বিবিটা এরকম শরিয়াত বিরোধী কাজ কই একবার বিবি বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে হ্যাঁ হুজুর মানুষ যদি বিবিকে তালাক দেয় হই হই হবে কিসের হুজুর কার জন্য হুজুর হয়েছিস কিসের জন্য শরিয়াত মানছিস শরিয়াতের বিধান যদি তোর জীবনে না পালন করতে পারি তুই কি মানুষকে শিক্ষা দিবি তোর ভিতরে যদি শয়তানিয়াত থাকে শরিয়াতের বিরুদ্ধে আচরণ থাকে তুই যদি তোর বিবিকে সাইজ না করতে পারিস ওই বিবিকে নিয়ে তোকে জাহান্নামে যেতে হবে নবীর উম্মত বলে পরিচয় দেওয়া মিথ্যা হচ্ছে না আমার বিরুদ্ধে চারিদিকে সব পোস্টার চারিদিকে সব ভিডিও ফুটেজ চারিদিকে সব আমাদের মতো সব দাঁড়িয়ে না আমার বিরুদ্ধে সব এ করে ওরে তোর অপপ্রচারে তোর এই আন্দোলনে আমি এক পা না আমার সিদ্ধান্ত হচ্ছে কংক্রিট আমার পীর ছিলেন মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীরিকে রহমাতুল্লাহ কলিজাল আমার পীর হককে তিনি জিন্দা রেখেছিলেন হককে তানার জীবনের সংবিধান বানিয়েছিলেন তার যদি সত্যি মুড়িদান হয়ে আমার জীবনের সংবিধান হবে ওটা কথা ঠিক বলিস না ভুল বলেছি বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলী বললেন তুমি আল্লাহওয়ালা হতে পারবে না ততদিন ততদিন পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হতে পারবে না যতদিন না পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন না করতে পারো একবার হয় না সোহার হুজুর সাদা যায় হুজুর হতে গেলে যে বিদ্যার দরকার হয় অনেক কঠিন হুজুর সাজা যায় বলো সাজা যায় না ওই যারা জঙ্গি হয়ে ঘুরতেছে আইএসআই জঙ্গি হুদুর সেজে ঘুরছে না মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা একে ফর্টি সেভেন তাদের হাতে ফিরে নিরীহ মানুষগুলোকে ঝাঁঝরা করছে এক কথা ঠিক বলছি না ভুল বলছি বা তাহলে হুজুর সাজা যায় হুজুর হতে গেলে বিদ্যার দরকার হয় ত্যাগের দরকার হয় তিতিক্ষার দরকার হয় অনেক খরচের দরকার হয় অনেক অনেক চিন্তা নিজের ভিতরে আনার দরকার হয় বিবিকে খুশি করার জন্য আমি শাহানাজ তার শরিয়ার বিরোধী কার্যকলাপ আমি মেনে নেবো কায়ামতের দিন আমার জবাব দিতে হবে না হবে না ভাইরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী বসে রইলেন এমন সময় দেখতে রসুল্লাহ দরবারে একজন মুসাফির ব্যক্তি ইয়া রসুল আল্লাহ হজুর আমি একজন মুসাফির হুজুর আমি এসেছি একজন মুসাফির ব্যক্তি আমি শাম থেকে আসছি হুজুর আমি ব্যবসার জন্য এমনি করে মদিনা জমির এসেছিলাম হুজুর আমার এই শাম থেকে ব্যবসা করার জন্য যে সমস্ত অর্থ খাদ্য বস্তু নিয়ে এসেছিলাম হুজুর ডাকাতিরা দস্যুরা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়েছে হুজুর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে গজর আমি তিন দিন পথে পথে ঘুরলাম কোথাও আমার খাওয়া দাওয়া হলো না হুজুর আমি তিন দিন না খাওয়া অবস্থায় আছি ইয়ার সুল্লাহ হুজুর শুধু তাই নয় আমার পরনের কাপড়টা তার ধস্তাধস্তি করে টানাটানি করে ছিঁড়ে ফেলেছে হুজুর আমি ছেঁড়া অবস্থায় না খাওয়া না দা অবস্থা নাই হুজুর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বহুত দূর হেঁটে হেঁটে জখমি হয়ে গিয়েছি হুজুর আমি বাড়িতে যাব আমার সাওয়ারির আমার টাকা নাই হুজুর আমি খাওয়া পায় না আমার পরা নাই আমি ছেঁড়া কাপড় পরে ঘুরি আপনি তো বিশ্বনবী হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়া করে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দিই আবদাউদ শরীফের একটি হাদিস ও সামানিকেরা নবী আমার দি কথা জানালে তোমার ক্ষুধার কথা জানালে একবারও তো নবীকে জিজ্ঞাসা করলে না যে নবীটা মাথা হেট করে বসে আছে ওই নবী কতদিন না খেয়ে বসে আছে তুমি কি একবার খোঁজ নিয়ে এলে না আল্লাহ নবী সাবি হজরতে মাসুদ রাজি আল্লাহ আনহু জানিয়ে দিলেন ও আল্লাহ বান্দা মুসাফির আল্লাহর নবী একদিন দুদিন নয় তুমি তো তিন দিন না খাওয়া অবস্থায় কিন্তু বিশ্ব নবী আমার একদিন নয় দুদিন নয় সাত দিন অনাহার অবস্থাতে পেটেতে কাপড় জড়িয়ে বসে আছে জোরে বলেন না সোহার আল্লাহ না খেয়ে অভিযোগ করতে এসেছো রসুল্লাহর কাছে দুঃখের কথা জানাতে আসছো আর যে নবীর কাছে জানাচ্ছ সে নবী তো সাত দিন না খেয়ে আছে নবী আমার দিন দুনিয়ার হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন ওরে আমার আব্বা ও আমার খবরদার খবরদার বলো না আমি রসুল্লাহ তোমাদেরকে বলতে নিষেধ করলাম নবী আমার আল্লাহর বান্দা মুসাফিরকে ওই শামের মানুষটাকে আল্লাহ নবী বলে করেছিলে ও আমি রসুল্লাহ সময় কিছুই দিতে পারবো না আমার দরবারে এক গেলাস পানিও নাই আমি তোমায় দেব তবে আল্লাহর বান্দা শুনুন আমি রসুল্লাহ আপনাকে নিরাশ করব না ও আল্লাহর বান্দা শুনুন আমি একটি জায়গায় একটু কষ্ট করে তোমায় পাঠাচ্ছি যাও আমার কন্যা কোন কলেজা টুকরি খাতুনে জান্নাত হজতে ফতেমার বাড়িতে চলে যাও আমার ফতেমাকে যে একবার তোমার অভাব অভিযোগের কথাকে জানাও আমি রসুল্লাহ এতটা বিশ্বাস করি বলি আমার ফতেমা তোমাকে খালি হাতে ফেরাবেন না জোরে হয় না সোহান এই নবী পাঠাচ্ছে নবীর মেয়ের ঘরে নবী তো জানে মেয়ে কত বড় লোক জানে না নবী তো জানে ফতেমা আমার আলী কত বড় লোক সেটা তো নবী জানে তবুও পাঠাচ্ছে বিশ্বনবী কলেজার টুকরি খাতুনে জান্নাতের বাড়িতে হেঁটে হেঁটে ওই লোকটা গিয়ে হাজির হয়ে সালাম দিলেন পর্দার আড়াল থেকে দরজার বাইরে দাঁড়িয়ে কি হলো সর্বনাশ করেছে এই মা বোনেরা পাশে এরকম চিৎকার করে কথা বললে হবে না শোনা মেয়েদেরকে চুপ করে থাকতে বলেন মা বোনেদের ও সোমানিকেরা দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই মুসাফির ব্যক্তিটা আম্মা যার হযরতে ফাতেমার ঘরে দরজার কাছে হাজির আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা ও বোন ফাতেমা ও মা ফাতেমা আপনি কি ঘরে ভিতরে আছেন হ্যাঁ ঠিক আল্লাহ বান্দা আমি আল্লাহর একজন বান্দা পথিক মুসা মুসাফির ব্যক্তি এসেছি রসুল্লাহর কাছে গিয়েছিলাম তিনি আপনার কাছে পাঠিয়েছে মা ফতেমা আমি এসেছি এই কারণে অন্য কারণে নয় আমি তিন দিন অনাহার অবস্থাতে আছি আম্মা আপনি আমায় কিছু খাবার দিন আমি ব্যবসার জন্য এসেছিলাম আমার কাছ থেকে সব চিন্তায় করে কেড়ে কুড়ে নিয়েছে হোজোর আমার গায়ে যে পোশাকটা আছে আম্মা যা ছেঁড়া অবস্থাতে আছে ইয়া ও মা ফতেমা আমার কাছে এমন অর্থ নাই যেটা দিয়ে আমি খাবার কিংবা সাওয়ারি করে ঘরে ফিরব আমাকে আল্লাহ রস্তে সাহায্য করো আম্মা জান ফতেমা রাদি আল্লাহ টুকরে কেঁদে পেলে আওয়াজ করলেন ওরে আল্লাহর বান্দার মুসাফির আমি ফতেমা তোমায় কি দেব আমি ফতেমা আমার ঘরেতে একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত উনানে হারিব বসে না আমার ইমাম হাসান হুসাইন তিন দিন অনাহার অবস্থাতে পানি খেয়ে আছে আজ আমার ঘরে পানি নাই একটি গেলাস পানি যে আপনি আপনাকে খাওয়াবো আমি আমি ফতে মা আমার ঘরে নাই আমি কি করে আপনাকে সাহায্য করব ওয়াল্লার বান্দার তবে আমি ফতে মা আমার আব্বা যান যখন আমার কাছে পাঠিয়েছে যান যান যান আমি ফতে মা আমি পরোয়া করি না আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য আমি ফতেমা আমার গলার শখের হাতটা তোমাকে দান করে দিলাম এটা আওয়াজ দিয়ে বলেন একটু চিল্লে বলেন ঘরে কিচ্ছু নেই খাবার তো কি দেবে পথিককে শখের হাত ছিল একটা সেই চেনটাকে হুজুর দিল তোমার প্রয়োজন তোমার ক্ষুদা তোমার অর্থের যতটুকু প্রয়োজন সব মিটিয়ে দাও আল্লাহ রস্তে তোমাকে দিয়ে দিলাম জোরে বলে আল্লাহ কাছ থেকে হার পথিক কোথাও চলে গেলেন না আম্মা যান ফতেমার ঘর থেকে দৌড়ে দৌড়ে দৌড়ে দৌড়ে আবার রসুল্লাহর কাছে এসে আসসালাম আলিকা ইয়া রসুল্লাহ ইয়া হুজুর আমি এসেছি মুসাফির এসেছি ও আমার সাবি কি ব্যাপার আমার ফতেমা কি কিছুই তোমায় দিল না হায়া রসুল্লাহ ইয়া হুজুর মা ফতেমা কিছুই খাবার দিতে পারে না কিন্তু কিন্তু ফতেমার খাবার ছাড়া আমি আল্লাহর বান্দা আমাকে খাবারের ব্যবস্থার একটি জায়গা করে দিয়েছে কি জায়গা করে দিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া আমাদের মা ফতেমা নিজের শখের গলার হাটটা আল্লাহ রস্তে আমাকে দিয়ে দিয়েছে একটু আওয়াজ দেবেন না একটু জোরে বলবেন না ও সোনামানিকেরা পাইকানের যুবকেরা পর্দা নিশি নামা বোনেরা ইমানদার কাদেরকে বলবেন ইমানওয়ালা কাদের বলবেন সত্যি হাকিকাতে মুসলিম কারা এটা একবার পরীক্ষা করার দরকার আছে বাবা বিশ্ব নবী সাবি কোলে যাক আল্লাহ নবী সাবি যখন এই কথা বললেন আল্লাহ নবীর মনটা ছোট হয়ে গেল আমার ফতেমার শখের জিনিস একটাই ছিল সেটা হলো গলা রাখার সেটা দিয়ে দিল আমার ফতেমা আল্লাহ নবী দুটি হাত তুলে আল্লাহ নবী হাত দুটি তুলে আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন মোনাজাত করতে লাগলেন আল্লাহ আমার ফতেমার দানকে কবুল করে নিন জোরে বলুন সোবাহার আল্লাহ আরো জোরে বলুন সোবাহার আল্লাহ ও সময় মানিকেরা Rasulullah. থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত শেষ হয়ে গেল আল্লাহ নবীর আরো একজন সাহাবী উঠে দাঁড়ালেন আল্লাহর বান্দা নবী সাহাবী উঠে দাঁড়ালেন যাররা রাদিয়াল্লাহু তাআলা রহু উঠে দাঁড়িয়ে ওই মুসাফিরকে বলে আল্লাহর মাহবুব বান্দা তোমার ওই তোমার ওই হাতটা তোমার ওই দানে পাওয়া হাতটা তুমি কি আল্লাহর রস্তে আমাকে বেচে দেবে কত অর্থ হলে আমায় দেবে বলে আল্লাহর বান্দা নবী সাবি আমাকে অর্থের প্রয়োজন নাই আমার ঘরে যাবার মতো একটি সাওয়ার হলে আমার কিছু খাদ্য বস্তু হলে আর আমার পরনের বস্ত্রটা যদি মিলে যায় আমি আপনাকে দিয়ে দিও নবী আমার নবী হজরতে জাররা বলেছিলেন ওই হাতটার পরিমাণে আপনাকে দুশো দেড়হাম আমি দিয়ে দিলাম জোরে বলুন শুধু দুশো দেড়হাম নয় আমি তোমাকে খাদ্য বস্তু দিয়ে দিলাম এই খাদ্য বস্তুটা নিয়ে যান আশা করি আপনি যদি কন্টিনিউ ছ মাস খেতে থাকেন ওই খাদ্য বস্তু আপনারও ফুরাবে না জোরে বলুন সোহার আল্লাহ ও আল্লাহর নবী সাবি বান্দারে যাও যাও যাও তোমার অন্য সাওয়ারিতে যেতে হবে না আমার বুবু আমায় দাও বিনিময়ে দুশো খাদ্য বস্তি ভালো কাপড় তোমাকে দিচ্ছি তার বিনিময়ে তুমি অন্য সাওয়ারি হয়ে যেও না আমি আমার একটা সুন্দর সাদা ঘোড়াকে আমি আল্লাহ রস্তি তোমাকে দিয়ে দিলাম জোরে বলুন সুবাহার আরো জোরে বলুন সুবাহার আল্লাহ ও সোনা মালিকেরা আমি বলেছিলাম মানুষটা যদি সত হয় রসুল্লাহ বলেছিলেন মানুষটা যদি সত হয় আমার আল্লাহ ইসলামের কাজটা শুধু তার দ্বারা করেন না তার দানের দ্বারা তার ব্যবহারের জিনিস দ্বারা আমার আল্লাহ সমাজের উপকার করিয়ে লেন জোরে বলুন সুহার আল্লাহ বিশ্বনবী সাবি কলেজার যার হজরতে জাররা রাদি আল্লাহ আম্মা যা ফতেমার হাটটাকে নিয়ে ঘরে চলে গেলেন ও জনের যুবকেরা আম্মা ফতেমার ঘরের গলার হাটটাকে ঘরে নিয়ে চলে গিয়ে আম্মা জান ফতেমার গলার হাটটাকে সঙ্গে করে নিয়ে আদবের সঙ্গে নিয়ে ভালো একটা রেশমি সুন্দর দামি রোমাল কিনলেন ওই রোমালের ভিতরে হাটটাকে যত্ন করে রাখলেন আদবের সঙ্গে রাখলেন শুধু রাখলেন না কেতাবের ভিতরে এসেছে বাবা আম্মা জান ফতেমার গলার ব্যবহারের হারের উপরে অতি সুন্দর খুশবু হজরতে জাররা মাখিয়েছিলেন জোরে বলুন সোবাহার আল্লাহ ওই হাটটাকে সুন্দর রেশমি রোমানেতে জড়িয়ে নিয়ে আদবের সঙ্গে মহাব্বতের সঙ্গে নিজের ঘরের দাসী জায়নাবকে ডাকলেন ওরে আমার জায়নাব দাসী রে আমি জাররা তোর মনিব আমি তো জাররা তোর প্রভু বলছি যা যা যা চলে যা তোর মালিক বলছি এখন যদি বুবু ফতেমা ঘরেতে এই জিনিসটা তুই পৌঁছে দি দিস বিনিময়ে আমি আল্লাহ রস্তে তোকে আজাদ করে দিলাম মানুষ যদি ভালো হয় তার দ্বারা শুধু ইসলামের কাজ হয় না তার ব্যবহারের জিনিস দিয়েও আমার আল্লাহ সমাজের কাজ করিয়ে নেন জোরে মারেন আপনাদের সোমান আল্লাহ যুগ দেখে আমার আবার রাগ হচ্ছে একটু জোরে মারেন আর একটু জোরে মারে নারী দেখবি নারী দরু শরীফ পড়ি আল্লাহ আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা ওই মদিনার বাদশ তুমি নবী সরোবার ওই মদিনার বাদশ তুমি নবী সরোবার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর ওই মদিনার বাদশ তুমি নবী সরোবার জোরে বলে ধরু পড়ি আল্লাহ ওসিলায় দুনিয়া যে আলো হয় একটু আওয়াজ দিয়ে বলেন সামনের দিকটা একটু জোরে হয় না তোমার নূরের ছোয়া লেগে ঘুচল অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরোবার শান্তি মোরা পেলাম জিদুল করার পর ওই মদিনার বাদশ তুমি নবী সরোবার আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আলা ওসিলায় মমিনী প্রাণে শান্তি পায় জোরে বলে মহব্বতের সঙ্গে বলে তোমার নূরের ছোয়া লেগে ঘুচল অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার আল্লাহ যখন ছিল অশান্ত ঘোর দুনিয়ায় অন্ধকার যখন ছিল অশান্ত ঘোর দুনিয়ায় অন্ধকার তোমার গোবনেতে ঘুচুল সবই অন্ধকার জোরে বলতে পারেন না আর একটু চিৎকার করে বলুন তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচুল অন্ধকার ওই মদিনার বাদশ তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশ তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলা মাজি দুনি ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা وعلى آله পর্দা নেই সিনেমা ও বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে নবী জবাবে মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রাণ প্রিয় সাহাবী ওই মুসাফিরের কাছ থেকে হাতটা কিনে নিয়ে আল্লাহ নবী জাররা রাদিয়াল্লাহু তাআলা নহু আম্মা জানা ফাতেমার হারের উপরে খুশবু মাখিয়ে আম্মা জানা জায়নাবের কাছ দিয়ে রাসূলুল্লাহর কলিজা টুকুরি খাতুনে জান্নাতের কাছে পাঠিয়ে দিলেন আম্মা জান হজরতে ফতেমার কাছে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর কোলেজার টুকুরি ও বুবু ফতেমা আমি জয়নাব এসেছি আজাদ হয়ে কি করে আজাদ হলে বলে বুবু ফতেমা কি করে বলতে পারবো না তবে মনে হয় এর ভিতরে যে জিনিসটা আছে আমার আল্লাহ এই জিনিসের ওসিলায় আমাকে আজাদ করে দিয়েছে নারী কি বলেছিলাম মানুষ যদি সৎ হয় তার দ্বারা শুধু ইসলামের কাজ হবে না তার ব্যবহারের জিনিস দিয়ে আল্লাহ সমাজের কাজ করবে কাজ হচ্ছে না হয় না কিন্তু আমাদের মতো সব এমন সব আটি হুজুর বেরিয়েছি সমাজে উপকার তো দূরের কথা ধ্বংস করতেছি আমরা সব ঠিক বলিস না ভুল বলেছি বাবা সমাজে এক ফোটা ছিটে ফোটা উপকার হচ্ছে কিনা তার ঠিক নেই ইসলামের তো হাড় বেটে দিচ্ছি সে যা হবে কবরে হবে না আছে খৌফিলাই আল্লাহর ভয় পাঁচক তো নামাজ ঠিক মতো পড়িনি করে করে ঘুরতিস এত বড় আয়োজন হয়েছি পাঁচক তো নামাজ পড়িনি বললে নামাজ আবার পড়া লাগে আমি একদিন একটা বক্তাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ ভাই তা চল ঈশার নামাজ পড়ি দূর এত তো অত নামাজ পড়তে হবে কেন আমার বলতো নামাজ পড়বি নি মুসাফির আছি না নামাজ না পড়লে অসুবিধে নেই এ মালটা দিশি আছে না হাইব্রিড হয়ে গেছে জোরে বলে ও তো হাইব্রিডের জাত ও দিয়ে আবার কোনোদিন শরিয়াতের কাজ হয় সেই মোজাদ্দেদ জামানের ওয়াজ শুনিনি পিসাই হুজুর কেবলাদের মুখ থেকে দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করে ফিরছেন মার্টিন রেলে নামাজের বক্ত হয়ে গেছে মার্টিন রেল রেখে নামাজ পড়েছে শোনেননি আর আমি কি বলছি মুসাফির অবস্থায় আছি অসুবিধে নেই না পড়লেও পুরো অলি কি অলি বলবো না শয়তানের হলি না আল্লাহর অলি বলা যাবে না গোটা সমাজের চিত্র কিন্তু এটা এখন যদি আমি এরকম কথাবার্তা এক এক করে যদি সব তুলি দেখবেন এলাকায় যত আলেম সব আমার বিপক্ষে ঠিক বলিস না ভুল বলেছি বাপ ও সোনার কেরাত জোয়ারেরা যুবকেরা মোজাদেদের জামানের কলেজা টুকুরা আল্লাহর আল্লাহর মাহবুব বান্দা বাংলা সামের হাজি মুফতি আজম আব্বা হুজুর কলিকাতায় সোমবারে করে জেকেদের মজলিতে আসতেন বাবা ও সোনামারি আব্বা হুজুর কেবলা কলিকাতায় এসেছে মাগরিবের নামাজ আদায় করলেন আমি সঙ্গে আছি বাবা হঠাৎ কারেন্টটা অফ হয়ে গেল ইলেকট্রিক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজি সাহেব কে বললেন বাবা হাজি সাহেব একটি লাইট জ্বালাও একটি মোমবাতি জ্বালাও হুজুর কি করলেন বলার সঙ্গে সঙ্গে এমনি করে মসজিদের ভিতর থেকে একটা ম্যাচিজ এনে দেশলায় এনে একটা কাঠি জ্বেলিয়ে যখন মোমবাতিটা জ্বালিয়েছে হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন দেশলাই পেলে কোথা থেকে দেশলাই কোথা থেকে ম্যাচিসটা পেলে হুজুর কেবলার সঙ্গে থাকা হাজি সাহেব বললেন হুজুর মসজিদের ভিতরে ছিল এনেছি আল্লাহর মাহবুব বান্দার চোখ দুটো লাল হয়ে গেল এই এত এটা কে দিয়েছে তোমার আল্লাহর ঘরের জিনিস তোমার সুবিধার্থের জন্য আমার সুবিধার্থের জন্য তুমি ব্যবহার করো তোমার ভিতরে কি ভয় যাও বাবা চলে যাও একটা দেশের কাটি মসজিদের খরচা করেছো বাবা আমি মেজে হুজুর বড় অন্যায় করে ফেলেছি পকেট থেকে হুজুর টাকা দিয়ে দিলেন বাবা মসজিদের দশটা দেশলায় তুমি কিনে দাও জোরে বলুন সুবাহার আল্লাহ আরো জোরে বলুন সুবাহার ভয় ছিল না ছিল আমাদের কিছু মনিং হয় না সানাজ ভাই আমার এই পঞ্চাশটা হাজার টাকা জাকাতের টাকা আপনি নিয়ে ভালো একটা মাদ্রাসা দিয়ে দেবেন এক সপ্তাহ পর ফোন করেন সানাজ ভাই সেই পঞ্চাশ হাজার টাকা জাগাতের টাকা দিয়ে দেবে যে হ্যাঁ সে হয়ে গেছে কি বলে সে হয়ে গেছে তার মানে কি ওই টাকালে গাড়ি কিনেছে অলি হবে না মানে এই কথা ঠিক বলিস না ভুল বলেছি ও সোনার মালিকেরা কানে খুলে শুনে গেলে আল্লাহর মাহবুব মহদাদের এক এক করে যদি ইতিহাস গুলে ধরি বাবা তাদের জীবন চরিত্রগুলো ছিল আলাদা আমাদের জীবন চরিত্রগুলো আলাদা আমরা যদি নিজেকে আলেম বলে দাবি করি আমরা যদি সমাজের সনামধন্য একজন ওয়াইজিন বলে বিবেচিত হয়ে নিজেকে যদি জাহির করি বাবা আমাদের ঘরে বিবিগুলো কি বেহায় খাতুন হবে আমাদের ঘরে বিবিগুলো বিহায়া খাতুন হবে এর প্রতিবাদ করতে যেয়ে এরকম টাইট দিতে যেয়ে আমার নিজের বিবি আমাকে ডিভোর্স দিয়েস বলো কথা বুঝতে পারি এই শরিয়াতের বাঁধনে কষতে যেয়ে বিবি আমার থেকে আলাদা হাম কিসি সে পরোয়া নেই করতে বলকে সেজদা তো করতে হে আল্লাহ কে ওয়াস্তে একবার জোরে বলেন জোরে বলেন ও চলে গেছে মানে আমার তকদির আরো বুলান্দ হয়েছে হয়েছে না হয়নি আমার নসিবটা অন্তত আখেরাত থেকে বেঁচে গেছে ওলিয়ে ঘর করা যায় হারা আমি হুজুর হয়ে ঘুরবো আর আমার বউ খেজুর তুলে তুলে বেড়াবে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি পাঁচ অক্ত নামাজ আদায় করি আমার বিবি আমার পাশায় এক বিছানাতে ঘুমায় আমার মুখে এমন বাস পড়েছে বাবার আমার বিবিকে আমি একবারও বললাম না এই রমিসা খাতুন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তুই আমার বিবি তোকে সচেতন হতে হবে তোর পাঁচ অক্ত নামাজ ফরজ পর্দা করা ফরজ ওরে আমার বিবি রমিসা আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তোকেও নামাজ পড়তে হবে আমি ফজরের নামাজ মসজিদে যে আদায় বের করব আর আল্লাহর ঘর তৈরি করবি আমার ঘরটা তোর জন্য মসজিদ বানিয়ে নিলাম জোরে বলুন আরো জোরে বলুন সোহার আল্লাহ ও সোনার মানিকেরার আমি সারা যদি পাঁচক্ত নামাজে আমার বিবিকে তোলার চেষ্টা করি বিবি যদি আমার কথা ভায়োলেট করে আমার কথার উপরে আমল না করে ও সোনার মানিকেরার এই রাত জেগে জেগে হাড় ভাড়া খাটনি খেটে খেটে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে মাথার ঘাম পায়ে ফেলে এমনি করে পরিশ্রম করে এত পরিশ্রম খেটে খাটাখাটনি করে মাঠে জন দিয়ে যে বিবিকে খাওয়াল সালাম পড়ালাম রসুল্লাহ বললেন ওই বিবি কায়ামতির দিন তোর বিরুদ্ধে দাঁড়াবে ওরে মরি সাহেব গিরি পরের কাছে যে কম করিস বিবির কাছে যে আগে কর হ্যাঁ, এরকম হাজি সাহেব এলাকায় সনামধন্য ওয়াইজিন সাহেব হুজুর খেজুর ইদুর বাঁদর ঘরে যেয়ে খোঁজ নিয়ে দেখতেছি কেউ নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউ নামাজ পড়ে না বলছে হুজুরের বউ হতে গেলে আবার নামাজ লাগে তার মানে পুরো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট আল্লাহ বলে দিয়েছে হুজুর হয়ে গেছে আর কিচ্ছু দরকার নেই শুধু ভাঁড়ের মতো ফাটা এইসব লজ্জার কথা সমাজের কাছে তুলে ধরছি বলে ভাই এক প্রকার সব এরম পেছন দিয়ে সব বেগে আছে সুযোগ পেলেই টিভি মেরে ফেলবে যে ও কানে খুলে শুয়ে গেলি বাবা আল্লাহর নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রাণে সাহাবী আল্লাহ আম্মা যার হযরতে জানাব রাসূলুল্লাহর কাছে সে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা যান ফাতেমা এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে আম্মা যা ফাতেমা এই জিনিসটা দিয়েছে কি জিনিস দিয়েছে আম্মা জান ফাতেমা এই জিনিসটা পাঠিয়েছে কি জানি না আমার দয়ার নবী জিনিসটা খুলে দেখলেন সুন্দর একটি রেশমি রোমানের ভিতরে আমার কলিজার টুকুরির ফতেমার হাতটা আমার আল্লাহ হাত ফেরি করে আমি রসুল্লাহ আমার কাছে আমার ফিরিয়ে দিয়েছে ও সোনার মানিকেরা শুধু হার ফিরিয়ে দেয় না ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ আমার ফতেমা কি কবুল করার জন্য ফতেমা মোত্তা কিনি মহিলা হবার জন্য আল্লাহর মাহবুব বান্দি হবার জন্য ফতেমার দানকে আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়ে গিয়েছে ফতেমার হারে রুসিলাই একজন দাসিনীকে আমার আল্লাহ বন্দি মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন শুধু আজাদ করলেন না আমার আল্লাহ তালা এই দানের বাবার কাতে ফতেমার যে হারে সুগন্ধি ছিল না আমার আল্লাহ ফতেমার হাটটায় সুগন্ধি মাখিয়ে দিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ শুধু সুগন্ধি মাখায় না আম্মা যা ফতেমার হাটটায় শুধু সুদন সুগন্ধি নাকি দেয় না আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার বান্দি পথে মারে ওরে আমার বান্দি পথে মার দান করলি আমার জন্য আমার রাস্তায় দান করলি আমি আল্লাহ তোর শুধু দ্বারা তোর দ্বারা শুধু গোলাম আজাদ করি না দাসী আজাদ করি না আমি আল্লাহ তোমার হারের পে সুগন্ধি শুধু না খায় না তোমার হারের মর্যাদা দুনিয়ার জমিনে একটি রেশমি রোমালের ভিতরে করে দিয়ে দিলা ও কিরা আল্লাহ রবি আর দেখতে পেয়ে রবি আমার টাকা শুক্রিয়া নামাজ আদায় করলেন আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন আল্লাহ আপনার হাবিব আমি আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ আমার ফতেমার মতো যারা ইমান নিয়ে আমার ফতেমার মতো দান নিয়ে আমার ফতেমার মতো কলেমা নিয়ে যারা দুনিয়ায় চলে আল্লাহ তাদের দানগুলোকে দুনিয়ায় এরকম মর্যাদা মর্যাদা দেবে আল্লাহ শুধু দুনিয়ায় দিও না আমার ফতেমারে দানের মতো আখেরাতে কালের জন্য মর্যাদা দিও তাহলে দান নামাজ সলাদ জাকাত হজ ফেতরা জাকাত তখনই আমার জীবনে কাজে আসবে সমাজের জীবনে কাজে আসবে যদি পিসটা আমি ভালো হই যদি পিসটা আমি ভালোই ওটা সমাজে যেন আলাদা চিত্র চলছে খোদার ভয়ে যদি আমাদের ভিতরে থাকত আমার আল্লাহ খোরান পাকে ভিতরে জানিয়ে দিলে ও বিশ্বের ইমানদারেরা ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা গরেরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমানুত্তাকুল্লাহ ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা গরেরা আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর তু কতি কি ভয় করার মতো ভয় কর ওলা তামুতুন্না মরবি না ততক্ষণ পর্যন্ত মরবি না মরবি না ততক্ষণ পর্যন্ত মরবি না ইল্লা মুসলিম ওরে আমার বান্দারা মুসলমান না হয়ে যেন মরিস না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমাকে ভয় কর ও পাইকানের যুবকেরা পর্দা নিশি নাম বোনেরা ভয়ে যদি আমাদের ভিতরে থাকতো বাবা আমাদের ঘরের মা বোনেগুলো করে না যদি আমাদের ভিতরে থাকতো আমাদের ঘরের মা ফেলা করতো না যদি আমাদের ভিতরে থাকতো বাবা আমাদের ঘরের বিবিগুলো বেনামাজিনী হয়ে না যদি আমাদের ঘরে জন ছেলেদের ভিতরে থাকতো বাবা আমাদের ছেলেরা সময় ফুটবল নিয়ে মেতে থাকতো গোলাম বেশি হলা হয়ে গেল নাকি ঠিক বলতিস তো নাকি মসজিদে আজান হচ্ছে ঘরের ছেলেরা ফুটবল নিয়ে পেরেশান হয়ে আছে বলতে গেলে শাহনাজ খারাপ শাহনাজ ভাই এমনি ঘটনা বলেন আপনার ওয়াজ বিরাট ভালো লাগে হ্যাঁ তুই আমারে ভালোবাসিস আমার ওয়াজরে ভালোবাসিস তা তোর মোবাইলে কেন হিন্দি গান চলতে হ্যাঁ এর প্রতিবাদ করতে গেলে আর ভাই বলে ডাকবে বাপ ভাইয়ের থেকে হয়ে যাবে বলে ওজন আর এলাকায় না আসে ওরে ভাই দাওয়াত দিতে হবে না আমারে বাদ দিয়ে জলসা কর হাত জোর করে বলে যাচ্ছি আমার দাওয়াত দিস নেই এতেও দেখতে পাচ্ছি খারাপই শেষ নেই কারণ আমি এসে শাহনাথ যখন এরকম হক কথার লাইন দিয়ে শুরু করব তখন এক শ্রেণীর দাড়িওয়ালা সব আমার পেছনে কিন্তু বাঁশলে ঘুরতেছে দেওয়ার জন্য তো কেন খালি খামাকায় স্টেজে উঠতে যাবো আমি দাওয়াত দিস নে আমার দাওয়াত দিলে এরকম সমান করে রেখে যাবো কানে খুলে শুনে রেখে বাবা চার ইমামের এক ইমাম ইমাম আজম আবু হানিফা ইসলামের দাঁত দিয়েছিলেন বাবা সত্যের দাঁত দিয়েছিলেন আমাদের শুধু দাঁত দেয় না কলেমা শুধু দাঁত দেয় না বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফার কিসের দাঁত দিয়েছিলেন আল্লাহর নবী যেমন দাঁত দিয়েছিলেন বাবা জামান দাদা হুজুর কেবলা সেই দাঁত দিয়েছিলেন কিসের দাঁত দিয়েছিলেন ও আমার কলেমা যে ব্যক্তি পড়বে সে পবিত্র হয়ে যাবে কারণ কলেমা যিনি পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলামিন তিনিও পাক আমি রসুল্লাহ আমিও পাক আল্লাহর কোরআন পাক কলেমা পাক কলেমা যিনি তেলাওয়া করে মুসলমান হয়ে যাবে তিনিও পাক হয়ে যাবে ও আমার যদি কলেমা পণ্যেওয়ালাটা পাক হয়ে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওর জন্য পাক জান্নাত রেডি আছে নামাজ পড়লুম রোজা করলুম পাশাপাশি পরের পিছনে কুটকুট কুটকুট কুটকুট করে কামড়াচ্ছি আমার মতো হুজুর আর এলাকায় কেউ নেই বুঝতে পারেননি জিজ্ঞাসা করছে এই আলেমটা কেমন না ভালো না রসুল্লাহ বললেন এই যে ভালো না ভালো না করেছে এই পিসটা থেকে তুই দূরে থাক কথা বুঝ বিশ্বনবী বললে যে পরের গিল্লাত করে বেড়ায় পরকে খারাপ বলে বেড়ায় আদতে অফিসটাই ভালো না এরা মানি আমরা জোরে বলেন আবার একটা প্রবাদ আছে কি দশে দারে ভালো কয় সেই ভালো হয় নিজে দারে ভালো কয় সে ভালো নয় একটা প্রবাদ আছে না এই কথাটা কি ঠিক এগুলো কুসংস্কার দূর করেন দশে যারে ভালো কয়ে সে ভালো নয় এ কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নয় সঠিক নয় বাবা প্রভাবটা চেঞ্জ করুন বাবা আল্লাহ রসুল যারে ভালো কয়ে কোরআন হাদিস যারে ভালো কয়ে সেই ভালো হয় দশজন বেইমান শুধু খোর যারে ভালো কয় সে ভালো নয় এই কথাটা বোঝাতে পারল আমি শাহানা আমাকে ভালোবাসে পাকা তাঁদর একশো সুৎখোর এই ভালোবাসার কারণটা কি সুৎখরের বিরুদ্ধে কথা না বলা এই কথা ভালো করে বোঝেন আমাকে একশো জন বেনামাজি ভালোবাসে কেন ভালোবাসে বেনামাজিদের বিরুদ্ধে কথা না বলার কারণে আমাকে বিড়িখোর চুরুটখোর এক হাজার ভালোবাসে তার কারণ হলো বিড়িখোর চুরুটখোরের বিরুদ্ধে কথা না বলার কারণে আমাকে টিভি খোর টেলিভিশন খর ভালোবাসে এই কারণে তাদের বিরুদ্ধে ফতোয়া জারি না করার কারণে তো তাদের ভালোটাই আমি কি সত্যি ভালো জোরে বলেন জোরে বলেন দেখেছেন ক্লিয়ার করে দিচ্ছেন তো ক্লিয়ার হয়ে যান দশে যারে ভালো কয় সে ভালো নয় আল্লাহ রসুল যারে ভালো কয় কোরআন হাদিস যারে ভালো কয় সে ভালো হয় আর দুনিয়ার বেইমানেরা যারে ভালো কয় আসলে সে ভালো নয় ঢোকাতে পারলুম মাথায় না শোনা বিশ্বনবী বলেছেন বিস্ময় জানিয়ে দিয়েছেন সাহাবিরা তোমরা বেঈমানদের থেকে প্রশংসার আশা করো না একজন বেঈমান তোমার প্রশংসা করবে সেই আশায় তুমি দুনিয়াদারি করো না মরে যাওয়া ভালো আজকে আমি শাহনাজ হারামের বিরুদ্ধে গর্জে উঠবো একদম প্রতিকার মানে কি একদম ফাইট করব রেডি আমাকে এসে বলছে ভাইজান এই হারামের বিরুদ্ধে একদম আজ করবেন না আমি কেন না হুজুর অসুবিধা আছে কারণ আমরা যারা কমিটির ছেলেরা আছি এখানে নয় অন্য জায়গার কথা বলছি আমরা যারা কমিটির ছেলে আছি হুজুর কেউ নামাজ পড়িনি আমরা আপনি হারামের বিরুদ্ধে ওয়াজ করলে সব তো আপনার বিরুদ্ধে খেপে যাবে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম কচিরা তোরা সব কমিটির ছেলেরা এক জায়গায় আয় সবাই এসছে সবাইকে ডেকে বললো হেরা তোদের খুশিটা আগে দেখবো না আল্লাহ আল্লাহ রসুলের খুশিটা আগে দেখবো ওরা কি উত্তর দেবে আর কিছু বলতে পারবে বলছে হুজুর আগে আল্লাহ আল্লাহ রসুলের খুশি তাহলে সেই মাফিক ওয়াজ হবে তোদের অসুবিধা হবে বলছে হুজুর না তাহলে ওয়াজ করুন অসুবিধা নেই এবার উঠে যেই শুরু করেছি বেনামাজের বিরুদ্ধে হাড়বাটা বুঝতে যেই বিড়ি খোরের বিরুদ্ধে শুরু করেছি টেলিভিশন খোরের বিরুদ্ধে শুরু করেছি বলছি তো পুরো উল্টো হয়ে গেল ওয়াজ হুজুর এক বলে গেল আর এক করলো আমি নেমে এসছি আমার আর টাকা দেবে না সব আপনার আমাদের বিরুদ্ধে ওয়াজ করেছেন হুজুর টাকা দেওয়া যাবে না দিস নে আমি চলে যাচ্ছি গাড়ি স্টার্ট দিয়েছি তখন বলছি হুজুর বেয়াদুবি নেবেন না হুজুর টাকা নেন আমরা একটু পরীক্ষা করছিলাম হ্যাঁ, দুষ এ শ্যামলি সাহেব নাকি পরীক্ষা করতেছিস আমার গাড়ি সার্চ করে দেখ দু চার হাজার টাকা আমরা গাড়ির ভিতর রেখে দিয়ে সব সময় ও তোদের টাকায় তেল ভরে আসতে হবে ওয়াজ করতে এ আসালি আসি না ট্যাং দেখবি যা হাফের বেশি হয়ে ফুল ট্যাং হয়ে গেছে তেল কিন্তু শাহরাজকে দাওয়াত করলে সহ্য করার ক্ষমতা রাখতে হবে আজকে গোটা সমাজে যদি আলেম সম্প্রদায়েরা আমরা ওয়াইজিন সম্প্রদায়েরা এইভাবে সমাজকে ঠুকতে শুরু করতাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সেই সময়কার সেই সেই যুগে যে বিরাট পরিবর্তনের একটা ঝড় উঠেছিল আজকের সময় যে পরিমানে আলেম বেড়েছে তাদের থেকে বেশি না কম বাবা জলসা তাদের থেকে বেশি বেড়েছে না কম বেড়েছে বেশি তাহলে আজকে যদি এই প্রতিবাদের জায়গাটা আমরা কংক্রিট ভাবে একতা এইভাবে